হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল আর্নিং মাস্টারে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটার কয়েকটা প্রশ্ন আপনারা ইতিমধ্যে আমাকে করেছেন আমি পার্সোনালি কাউকে উত্তর দেইনি আমি এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটা জানি আমার রিসার্চে যতটা আমি পেয়েছি এবং যতটা আমার জ্ঞান আছে সেই অনুযায়ী যদি আপনাদের কিছু উপকারে লাগে একটু উপকারে আসে অথবা আপনি যদি কিচ্ছু বুঝতে পারেন আমার কথা থেকে সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে হয়তো ইন্সপায়ার হব এবং পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর আরও দেওয়ার চেষ্টা করব এবং সেটাকে যদি আমি নাও জানি খুঁজে বার করার চেষ্টা করব আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে ফোনি টোকেন সম্পর্কে বেশ ঝামেলায় পড়েছেন আপনারা ফোনি টোকেনকে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে পারছেন হয়তো কারণ ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাড করতে হয় তার একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওটা আমি দিয়েছিলাম তাদেরই ফোনেরই একটা অফিসিয়াল ইনস্ট্রাকশন থেকে যেভাবে তারা অ্যাড করতে বলেছিল সেভাবে আমি অ্যাড করিয়ে দেখে দেখিয়েছিলাম আপনাদের কিন্তু দেখা যায় সেখান থেকে উইথড্র পাওয়া যাচ্ছে না উইথড্রটা হচ্ছে না হচ্ছে না বরং এখানে যখন আমরা এটাকে সেই অ্যাড্রেসে উইথড্র রিকোয়েস্ট করছি রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হচ্ছে কিন্তু তারপরে দেখা যায় কিছু সময় পেন্ডিং থাকার পরে কয়েকদিন পেন্ডিং থাকার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি যে উইথড্রটা দিয়েছিলাম রিকোয়েস্টটা করেছিলাম সেটাকে কয়েকদিন পরে এখানে দেখানো হয়েছে রং অ্যাড্রেস সবারই হয়তো এরকম দেখাচ্ছে আমাকে অনেকে জানিয়েছেন কমেন্ট করে যে তারা উইথড্র দিতে পারছেন না এই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো এবং সমাধানের সম্ভাব্য কিছু পথ যেটা আমি নিজে মনে করেছি এভাবে হয়তো সমাধান হতে পারে সেই বিষয়ে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো আপনারা উইথড্র দিতে পারলে উইথড্র করতে পারলে আমার দেখানো এই পথগুলোতে যদি উইথড্র করা যায় তখন আপনারা এটাকে কি করে সেল করবেন সেই বিষয়ে তো আমার ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তাহলে হয়তো কিছু উপকার ফোনই সম্পর্কে আপনাদের হবে এবং সেই সাথে সাথে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এই ধরনের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করি মাঝে মাঝে এবং অবশ্যই সেটা রিসার্চেবল ভিডিও তাই আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কিছু উপকারে আসে কমেন্ট করুন পাশে থাকা লাইক লাইক বাটনে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করুন এবং ডিসক্রিপশন বক্সে সবসময় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ আমার টুইটার হ্যান্ডেল এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে সেখানেও যুক্ত হয়ে থাকতে পারেন তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার আগে একটা ছোট্ট বিষয় আমি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তারপরে আমি প্রশ্নগুলোর উত্তরে আসবো সেটা হচ্ছে যে কোথায় সেল করবেন আপনারা জানেন হয়তো ইতিমধ্যে লা টোকেনে ফোনি টোকেনটা লিস্টেড আছে এবং সেখান থেকে বাই সেল করা যাচ্ছে তো আপনারা আমার চ্যানেলে অনেক ভাই বোন রয়েছেন যারা হয়তো খুবই নতুন লাটোকেনটাকে আপনারা কি করে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা হয়তো বুঝতে পারছেন না যদি এরকম কেউ থেকে থাকেন তাদের জন্য আমি এই ভিডিওর মধ্যেই খুব ছোট করে লাটোকেনের লাটোকেনে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা একটু দেখিয়ে দেব তো লাটোকেনে চলে যাচ্ছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখান থেকে লাটোকেন লেখা লিখে সার্চ করতে হবে সার্চ করলে আপনারা লাটোকেন অ্যাপসটা পেয়ে যাবেন দেখবেন এরকম একটা লোগো দেওয়া আছে সেই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে লাটোকেনটাকে ইনস্টল করে নিতে পারবেন আমার এখানে আপডেট এসেছে আমি এখন আপডেট করব না আমি জাস্ট এখান থেকে লাটোকেনে ঢুকে যাব আপনারা অ্যাপসটাকে ইনস্টল করার পরে অ্যাপসটা যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে আমার অবশ্য লাটকনের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্যে লাটকনের অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিয়েছি যাতে আপনাদের কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাতে পারি তো এখানে আসার পরে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে log in or create account নামে একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাবে আমি এখানে আপনারা এখানে জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে হয়তো কিছু জায়গা ব্ল্যাক দেখাচ্ছে কারণ এটা লাটকনের শর্ত অনুযায়ী এখানে হচ্ছে এই স্ক্রিন স্ক্রিনটা রেকর্ড হয় না কিছু কিছু সময় স্ক্রিন রেকর্ড হবে না সেটা একটু আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং না বুঝলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব কিছু টিপস সেখানে দেওয়ার বেশ কয়েকটা জায়গায় হয়তো ডিসপ্লে ব্ল্যাক দেখাবে তো এই এখানে যে অপশনটা আসবে সেখানে আপনি ইমেল দিয়ে চাইলে লগ করতে পারেন নিচে লেখা থাকবে লগ ভিয়া টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে চাইলে লগ করতে পারেন তার নিচে লেখা থাকবে গুগল চাইলে গুগল দিয়েও লগ করতে পারেন তো আমি এখানে ইমেল দিয়ে লগ করব আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার দিয়ে দেওয়ার পরে ঠিক তার নিচে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখন হয়তো আপনারা একটা ক্যাপচা এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে এইটা আপনারা দেখতে পাবেন আশা করি এর নিচে কি করছি আমি কোথায় ইমেল দিলাম কোথায় লগ ইনে ক্লিক করলাম এটা হয়তো দেখা যাবে না এই জায়গাটা রেকর্ড হয় না এখানে ক্যাপচাটা আসার পরে যেটা আপনাকে সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করে দিবেন আমাকে ট্রাক সিলেক্ট করতে বলছে আমি ট্রাক সবগুলো ট্রাক সিলেক্ট করার চেষ্টা করছি সিলেক্ট করে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তার নিচে সাইন ইন বাটন আছে সাইন ইন বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাকে এখানে S M S verification code আমার চাইছে কারণ আমি এখানে হচ্ছে মোবাইল নাম্বার এর আগে দিয়ে দিয়েছি সেই মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার যে কোড এসেছে সেটা দিয়ে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এভাবেই হচ্ছে আপনারা আমি যেখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম সেখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন দেওয়ার পরে সেখানে সেখান থেকে আপনারা হচ্ছে জাস্ট সাইন আপে ক্লিক করবেন তারপর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেইলটা ওপেন করলেই দেখতে পাবেন সেখানে একটা ভেরিফিকেশন কোড আছে লাটোকেন টিম থেকে সেটাকে ওপেন করে সেই কোডটা কপি করে নিয়ে বসিয়ে দেওয়ার পরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট লগ করবেন লগ করার পরে আপনাদের সামনে হয়তো এরকম লিঙ্ক এই আসতে পারে এই লাটোকেনের কোথা থেকে লাটোকেন পাবেন সেটার লিঙ্ক আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা লাটোকেনে পৌঁছে যাবেন লাটোকেন পেয়ে যাবেন এবং সেখানে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকে আরেকটু আমি দেখিয়ে দিই এখান থেকে কেওয়াইসি ভেরিফাইটা করে নিতে হবে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এখানে যে মানুষের আইকনটা দেখাচ্ছে যদি আপনারা এখানে এই এই স্ক্রিনটা যদি ব্ল্যাক না হয়ে থাকে তাহলে আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের আইকন দেখাচ্ছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আছে অ্যাপ্লাই টু ট্রিগার এই ট্রিগারে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ট্রিগার টু এই জায়গাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে ভেরিফিকেশন পেজে এখান থেকে আপনারা কি দিয়ে ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করব ন্যাশনাল আইডেন্টি কার্ড আমি সেই অপশনটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমাদেরকে নিয়ে যাবে ক্যামেরা সেখান থেকে আমাদেরকে আইডি কার্ডের ছবি নিতে হবে দুই পিঠেরই তারপরে সেটাকে সাবমিট করতে হবে দেন আমাদেরকে হচ্ছে নিজের একটা ছবি নিতে হবে আইডি কার্ড সহ দেওয়ার পরে কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে এবং এখান থেকে এখানে আপনারা হচ্ছে আপনার ফোনইটাকে ট্রান্সফার করে সেল করে দিতে পারবেন আমি সেটাকেও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেল করবেন তার জন্য আমাদেরকে যেতে হবে মার্কেটে হোমে মার্কেটে যেতে হবে মার্কেটে যাওয়ার পরে একটু লোড হবে আমার এখানে নেটওয়ার্ক স্লো আছে মনে হচ্ছে একটু লোড হবে অপেক্ষা করুন মার্কেটে চলে এসেছি মার্কেটে আসার পরে এই যে বাম পাশে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে লিখবেন ফোনই এফ ও এন ফোনই লিখুন দেখুন এখানে ফোনই চলে এসেছে আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে যেহেতু ফোনই নেই এখান থেকে আমরা বাই সেল করবো বা আমরা আমাদের যখন ফোনই থাকবে এখান থেকে সেলে ক্লিক করব সেলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম অপশনটা চলে আসবে চলে আসার পরে আমি এখান থেকে কতটুকু ফোনই সেল করব এখানে আমি তার আগে সেলে ক্লিক করে নিব আপনারা দেখুন এখানে উপরে বাই এবং সেল দুইটা অপশন আছে যেহেতু আমরা বাই করার জন্য চেষ্টা করছি না সেল করার জন্য চেষ্টা করছি তাই আমরা সেলে ক্লিক করব সেলে ক্লিক করার পরে এখানে হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দিব আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে না চান তাহলে এখানে seventy five percent fifty percent twenty five percent সব অপশন রয়েছে আপনি যে কোনোটাতে ক্লিক করতে পারেন আপনার যতটুকু বিক্রি করতে ইচ্ছা ততটুকু ক্লিক করতে পারেন ক্লিক করার ক্লিক করার পরে আপনার এখানে যে ফোনি অ্যামাউন্টটা দেখাবে এবং এখানে হচ্ছে সেটার রেট কত হবে কত আপনি পাবেন এই জায়গাটাতে দেখিয়ে দেবে আর এইখানে দেখাবে হচ্ছে ফোনে অ্যামাউন্টটা তারপরে সেলে ক্লিক করলে আপনার সেল হয়ে যাবে কি প্রাইসে আপনি সেল করবেন এটা যদি কারেন্ট প্রাইস হয় আমার এখানে current price by default select করা আছে কারেন্ট প্রাইসে সেল করতে চাইলে চেঞ্জ করার দরকার নেই যা আছে সেটাতে দিয়ে ফোনি অ্যামাউন্টটা এখানে দিয়ে আপনারা জাস্ট সেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে সেল হয়ে যাবে আর যদি আপনার কোনো এক্সপেক্টেড অ্যামাউন্ট থাকে যেটাতে যেটা দিয়ে আপনি যে অ্যামাউন্টে আপনি সেল করতে চান সেই অ্যামাউন্টটা এখানে জাস্ট লিখে দিবেন লিখে দিয়ে এখানে আপনার যে পরিমাণ ফোনই বিক্রি করতে চান সেই সংখ্যাটা দিবেন দেওয়ার পরে সেলে ক্লিক করবেন আপনার সেল অর্ডার এই জায়গাটাতে আপনার সেল অর্ডার দেখতে পাবেন এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনার সেল অর্ডার দেখা যাবে এই হচ্ছে মোটামুটি সেলের ব্যাপার আর কিভাবে ডিপোজিট করবেন সেটা একটু দেখাই ফোনে কিভাবে ডিপোজিট করবেন এখান থেকে মাই অ্যাসেটে ক্লিক করবেন মাই অ্যাসেটে ক্লিক করার পরে ওয়ালেট সরি এখানে ফোনে ডিপোজিট করতে গেলে সহজে হচ্ছে আপনি প্রথমে মার্কেটে আসবেন ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে গেট কয়েন নামে একটা অপশন আছে গেট কয়েন এই জায়গাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এই রকম কয়েন চার্টে নিয়ে আসবে এখানে আপনারা উপরে ডান পাশে সার্চ বাটন পাবেন এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে যে আপনাকে লেখার জায়গা দেওয়া হবে সেই জায়গাতে আপনি জাস্ট লিখে দেবেন ফনি ফনি লিখে দেওয়ার পরে ফনির পাশে এখানে আপনারা গেট বাটন দেখতে পাবেন এই গেট বাটনে ক্লিক করবেন এখন ফোনের সার্ভারটাকে তাতে প্রবলেম চলছে যে কারণে এখানে দেখাচ্ছে সার্ভার ইরর এই যে এখানে ইন্টারনাল সার্ভার ইরর দেখিয়ে দিয়েছে এই যে এই জন্যে এখন আমি এর পরেরটা দেখাতে পারলাম না এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডিপোজিট অপশন আসবে সেখান থেকে আপনারা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা যেখান থেকে সেন্ড করতে চান সেখানে বসিয়ে দিবেন এই হচ্ছে মোটামুটি ফোনই সেল করার বর্তমান পথ তবে তার আগে একটা কথা রয়েছে আমাদেরকে সেল করতে গেলে আগে তো আমার ওয়ালেটে থাকতে হবে কিন্তু এখান থেকে আপনি মিনিমাম দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ডিপোজিট করতে পারবেন বা প্লাস মাইনাস দুই লাখ পঁয়তাল্লিশ হাজার যখন আপনি ডিপোজিটের অপশনে যাবেন সেখানে দেখবেন নিচে লেখা রয়েছে একটু সেটা দেখে নেবেন কারণ তার কম পরিমাণ কয়েন যদি আপনি এখানে ডিপোজিট করেন সেটা আপনার হারিয়ে যাবে এখানে দেখা যাবে না এবং সেটাতে হচ্ছে আপনার মানে চিরতরে ওই অ্যাসেটটা আপনি হারাবেন তাই ওই অ্যামাউন্টটা দেখে নেবেন যে মিনিমাম ডিপোজিট কত আপনারা মিনিমাম সেটা এখানে ডিপোজিট করবেন তবে এখন কথা হচ্ছে আমাদের তো উইথড্রয় হচ্ছে না তাহলে আমরা হচ্ছে সেল করব কি করে তার জন্যে আমি এখানে চেষ্টা করে যাচ্ছি দুইভাবে একটা হচ্ছে আমি আপনাদের দেখিয়েছি প্রথমেই যে আমি ট্রাস্ট ওয়ালেটে উইড্র দিয়েছিলাম সেটা উইড্র ক্যান্সেল হয়েছে আমি আবার হচ্ছে নতুন করে ট্রাস্ট ওয়ালেটের যে আমি ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম ফনি ওয়ালেট সেটাকে ডিলিট করে দিয়েছি এবং নতুন ওয়ালেট ক্রিয়েট করে সেখানে আবার আমি উইড্র রিকোয়েস্ট দিয়েছি এখন দেখার বিষয় হচ্ছে পরবর্তীতে কি হয় এবং তাছাড়া আমি আরেকটা পথ এখানে অবলম্বন করার চেষ্টা করেছি আমি এখান থেকে সরাসরি লাটোকেনে ফোনিটাকে ডিপোজিট করতে চাই কিন্তু কথা হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার তো ফোনের জন্য অনেক কারণ যারা মোটামুটি ছোটো ছোটো কাজ করেন বা খুব বেশি দিন হয়নি ক্রিপ্টো কার্ড বা এই ধরনের অ্যাপসে আপনারা কাজ করা শুরু করেছেন তাদের জন্যে এই অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্ট তো এইটাকে আপনি একটা কাজ করতে পারেন আপনারা জানেন যে এই ক্রিপ্টো কার্ডেরই অনেকগুলো অ্যাপস রয়েছে আমি কয়েকটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি এখানে একটা কাজ করেছি যেটা হচ্ছে দেখুন ট্রানজ্যাকশানে যদি আমি একটু দেখাই এইখানে আপনারা এই যে যে অ্যাড্রেসটাতে আমার একটা উইথড্র রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাতে এই যে এটা এই অ্যাড্রেসটাতে এটা হচ্ছে আমার আরেকটা ওয়ালেট অ্যাড্রেস এই ক্রিপ্টো কার্ডেরই আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফোনি মাইনিং এই এখন যে অ্যাপসটা আমি দেখাচ্ছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনাদের ব্যবহার না করা থাকে ক্লাউড আর্নিং এইটা আপনারা নিয়ে নেবেন এখানে আমি জাস্ট ইনস্টল করার চেষ্টা করছি এবং এইখান থেকে আমি এইটাকে একসাথে করে যখন আমার একটা ফ্লেক্সিবল অ্যামাউন্ট হবে যেটা মিনিমাম ডিপোজিট আপনার হচ্ছে লাটোকেনের সেটা যখন ফুলফিল হবে ফিল আপ হবে তখন আমি এইখান থেকেই সরাসরি লাটাকয়েনের অ্যাড্রেসে সেন্ড করে দেখব সেন্ড হয় কি না তার জন্যে আপনাদেরকে এই ক্লাউড মাইনিং অ্যাপসটাতে মানে, অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং ওপেন করতে হবে আমি লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দেখে ওপেন করবেন এবং সেখান থেকে এটাকে আপনারা ইনস্টল করার পরে ওপেন করার পরে এখান থেকে জাস্ট ডিপোজিট ফোনিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন যে অ্যাড্রেসে আপনার হচ্ছে ফোনে সেন্ড করবেন আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়েছি নেওয়ার পরে ঠিক যেভাবে আপনারা ক্রিপ্টো কার্ড থেকে উইথড্র দিয়ে থাকেন সেভাবেই ক্রিপ্টো কার্ড সহ অন্যান্য যে অ্যাপসগুলোতে আপনারা কাজ করছেন এই ধরনের সেই অ্যাপসে গিয়ে সেখান থেকে উইথড্রটা দিয়ে দিবেন হতে পারে এইভাবেও সম্ভব হতে পারে এটা হচ্ছে আমার নিজস্ব রিসার্চ নিজস্ব পথ আমি কাজটা করেছি যদি এটাতে আমি সফল হই অবশ্যই পরবর্তীতে আপনাদের জানাবো আপনারাও চাইলে করে রাখতে পারেন এটাতে কোনো রিস্ক নেই কারণ এখানে যদি ট্রানজ্যাকশনটা না হয় আপনার টোকেন হারিয়ে যাবে না আপনার টোকেনটা আপনার ওয়ালেটে ফেরত যাবে সো চেষ্টা করে দেখতে দোষ নেই চেষ্টা করে দেখতে পারেন আমি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই কোনো না কোনো পথ পেয়ে যাব যদি সর্বশেষ না পাই ধরে নেব ফোনিটা হচ্ছে একটা স্ক্যাম এটা ওই পিএসটি যারা লঞ্চ করেছিল পিএসটিজি যারা লঞ্চ করেছিল তারা কোনোভাবে কারো কাছে কোনো দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করে দিয়েছে এবং পরে হচ্ছে এটা স্ক্যাম হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো কথাবার্তা আমি যেটুকু নিজে বুঝেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কতটুকু উপকার লাগলো কি লাগলো না সেটা জানাবেন এবং পরবর্তীতে আমি কোনো আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের সাথে জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে